বিয়াজ আজকে আমি জর্দা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো জর্দা রেসিপির জন্য মিষ্টি প্রয়োজন হবে তো আমি এখন মিষ্টি তৈরি করার জন্য তো চলুন দেখি কিভাবে মিষ্টি তৈরি করা যায় তো এখন আমি এখানে একটি দেখতে পাচ্ছেন প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ দেখুন এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম সয়াবিয়ার হাফ কাপ ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি তো এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ সোডা নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ এখন অল্প অল্প করে এটিকে আমি মেখে নিব দেখুন এটিকে আমি অল্প অল্প করে এভাবে মেখে নিব পুরোটা দেখুন এখানে আমি ডিম ফেটে নিয়েছি একটি ডিম তো এটি আমি আস্তে আস্তে দিয়ে দেব অল্প অল্প করে এটি আপনাদের অল্প অল্প করে দিতে হবে কারণ একসাথে দিলে গোলাটা পাতলা হয়ে যেতে পারে খুব বেশি সেজন্য অল্প অল্প করেই দিতে হবে দেখুন আমার এখানে আরেকটু প্রয়োজন হবে তাই আমি আরেকটু এখানে দিয়ে নিচ্ছি এখানে আমার পুরো একটি ডিমই প্রয়োজন হয়েছে একটি ডিম পুরোটাই লেগেছে আর দেখুন গোলাটা এরকম হবে একটু আঠালো টাইপের হবে তাহলে আপনাদের মিষ্টিটা করতে সুবিধা হবে দেখুন আমার গোলাটা কতটা টাইট হয়েছে দেখুন আমি একটু চামচ দিয়ে আপনাদের ভালোভাবে সুবিধার জন্য দেখে দিচ্ছি দেখুন কতটা টাইট হয়েছে এটি এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো চলুন আমার পাঁচ মিনিট পর ফিরে আসি এখন আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমি এটিকে এখন গোল গোল করে মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি দেখুন আকারে একটু ছোট হবে কিন্তু এটি পরে চিনি শিরাতে দিলে বড় হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি সবগুলোকে এরকম মিষ্টি শেপ তৈরি করে নেব বিয়াস দেখুন এখানে আমার মিষ্টিগুলো পুরোপুরি আমি এগুলো দেখুন মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি তো এসে পড়েছে রান্নাঘরে এখন দেখুন এখানে আমি একটি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি পেঁয়াজ দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ভেসে উঠেছে তেলের উপর দেখুন এভাবে আমি সবগুলোকে ভেজে নিব বিয়ার দেখুন সবগুলো মিষ্টি আমি এখন তুলে দিয়েছি দেখুন মিষ্টি কালারগুলো কিন্তু একদম অসাধারণ হয়েছে দেখুন আমি এখানে দুই কালারে মিষ্টি নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটি কালারও করতে পারেন বিয়ার এখন আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এটি আমি শিরা করার জন্য তো এক কাপ পানির সাথে আমি তিন এক কাপ চিনির সাথে আমি তিন কাপ পানি দিয়ে দেবো তো আমি তিন কাপ পানি দিয়ে দিলাম এখন এটিকে আমি শিরা করে নিব দেখুন এটি আমার একটি বলক আসার সাথে সাথেই এখন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব দেখুন এখন মিষ্টিগুলো কি সুন্দর ফুল উঠবে আরেকটি কথা আপনারা শিরাটা বেশি ভারী করতে যাবেন না তাহলে আপনার যা হবে সেটি হলো মিষ্টির ভিতরে শিরাটা পৌঁছাবে না তাই এটিকে আমি এখন ঢেকে দিব আমি অল্প একটু এটিকে নেড়ে দিচ্ছি এবং এটিকে আবার তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখবো দেখুন মিষ্টিটি আমার পুরোপুরি হয়ে গেছে দেখুন কি সুন্দর অসাধারণ একটি কালার চলে আসছে তো এটিকে আমি এভাবে আধা ঘন্টার মতো রেখে এটিকে ঠান্ডা করে নিব জালটি এখন আমি নিভিয়ে দিয়েছি এটিকে ঠান্ডা করার জন্য আর আপনাদের এখন আমি দুটি টিপস বলে দিচ্ছি সেটি হলো অনেকে বলে থাকেন মিষ্টিগুলো ভিতরে শিরাটা পৌঁছায় না এর একটি কারণ হচ্ছে আপনারা যারা শেয়ারটা বেশি ভারী করেন সেক্ষেত্রে দেখা যায় শেয়ারটা ভিতরে পৌঁছায় না একদম মিষ্টিগুলো চুপ চুপসে যায় আমার দেখুন এখানে যে টিপসটি আপনাদের বলে দিচ্ছি সেটি আমি ভালোভাবে একটু বুঝিয়ে বলি আপনাদের সেটি মিষ্টি অনেক সময় চুপসে যায় এর কারণ হচ্ছে যদি আমরা মিষ্টিগুলোকে ভাজার পর গরম অবস্থায় আমরা সেটিকে শিরাতে দিব না তাহলে আমাদের মিষ্টিগুলো ঠিক থাকবে এবং চুপসে যাবে না আমরা ঠান্ডা করে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব এবং দ্বিতীয় টিপসটি হচ্ছে অনেকে বলে মিষ্টিগুলো ভিতরে রস পৌঁছায় না বা শিরাটা ভেতরে ঢোকে না আমি আপনাদের একটি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এটি কি সুন্দর ভেতরে অনেক সুন্দর দেখুন কি সুন্দর হয়েছে এবং ভিতরও এটির শিরাটা পৌঁছেছে তো এর একটি টিপস হচ্ছে আমরা যদি শিরাটা বেশি ভারী না করে পাতলা করে নিই সেক্ষেত্রে আমাদের মিষ্টির ভিতরে সুন্দর রসালো হবে এবং মিষ্টিগুলো দেখুন একদম সফট অনেক সুন্দর হবে এবং রসটাও ভিতরে ঠিকমতো প্রবেশ করবে দেখুন কি সুন্দর রাখালো হয়েছে মিষ্টিগুলো এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে এখানে আমি দুটি কালার করে নিয়েছি আপনারা চাইলে একটি কালার করতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করবো আজকের মতো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনারা এটি বাসায় ট্রাই করেছেন কিনা তো আজকের মতো আমি ইমরান এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম